we took a flight from Kolkata and went all the way to Kuala Lumpur. আমরা এয়ারপোর্টে পৌঁছেছি রাত্রেবেলা আই মিন ভোর সাতটা পনেরো না মানে আমাদের রাত্রেবেলা কারণ চারটা বাজে তো ঘুম ঠিক করা হয়নি তো কোনো মতে বেঞ্চ ফেঞ্চ আর চেয়ারের মধ্যে শোয়ার পরে এখন এখানে লোকাল টাইম হচ্ছে দুপুর একটা এখন আমরা কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করছি তো কি খাচ্ছ তুমি this is honey barbecue chicken with rice this bean sprout. This was soup which is not and there uh, right now this is something I don't know. What এটার বাইরের টেক্সচারটা না সব ফুচকার মতন লাগছে খেতে খেতে খুব ভালো ওটা খেয়েছো তুমি বলছো ভালো লাস্ট টাইম খাওয়া হয়েছিল ও, এটা কি আদা আদা মানে আদার চাটনি আর এটা হচ্ছে লঙ্কা আর টমেটো লঙ্কা টমেটো চাটনি আর এটা lemon tea After eating a hearty meal and lazing around a bit, it was time to work. And after spending 14 hours at Kuala Lumpur airport, we left for Bali. কালকে রাত দেড়টার সময় আমরা বালি এয়ারপোর্টে পৌঁছেছি ক্যামেরাতে চার্জ ছিল না বলে কিছু রেকর্ড করতে পারিনি তো এখন সকাল সাড়ে আটটা বাজে রাত্রেবেলা আমরা অ্যারাইভাল সেকশন থেকে টু ফ্লোর ওপরে ডিপার্টমেন্ট সেকশনে পৌঁছে রাত্রে ওখানেই ছিলাম আমরা বাইরে কোকো এক্সপ্রেস বলে একটা টোয়েন্টি ফোর আওয়ার্স ছোটো কনভেনিয়েন্স স্টোর আছে ওখান থেকে জল আর কাপ নুডলস নিয়েছিলাম তো রাত্রে আমার ডিনার কাপ নুডলস ছিল একটা চকলেট নিয়েছিলাম খাওয়া হয়নি যদিও এখন আমরা আমাদের আমাদের এই চলে যাওয়া যায় অ্যারাউন্ড আটশো metre And after our very long journey, we definitely need some rest. After that much required rest, we thought, what's better than treating yourself with some really good Balinese food? So Bali is extremely two-wheeler friendly and most of the locals, most of the tourists, they go around on their own scooters. So therefore, we were thinking that how about we rent a bike and explore Bali at our own pace. And therefore, for the next few days, we will be going around Bali and exploring this region at our own pace and on our In the next few days, we will be exploring Bali's popular destinations and we start all of this from the heart of Bali, that is Ubud.